পৃথিবীতে এখন পর্যন্ত অসংখ্য সাবমেরিনের দুর্ঘটনা ঘটেছে সেগুলো হয়তো শত্রুর আক্রমণে অথবা নিজস্ব টর্পেডো বিস্ফোরণে হওয়া দুর্ঘটনার শিকার কিন্তু আজকে আপনারা যে ঘটনাটি শুনতে চাচ্ছেন সেই ঘটনায় শুধুমাত্র সাবমেরিনের টয়লেট ব্যবহারে সামান্য ভুল থেকে সাবমেরিনের শরীর সমাধি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় শেষ মুহূর্ত চোদ্দোই এপ্রিল উনিশশো সাল জার্মান নৌবাহিনীর শিকারী submarine U twelve hundred six এর নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন কার্ল অ্যাড লভ সিলিতত নাচি বাহিনীর দখলকৃত নরওয়ের উপকূল অঞ্চল থেকে ছেড়ে আসা সাবমেরিনটির মিত্রবাহিনীর জাহাজ ধ্বংস করার মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে উত্তর আটলান্টিকের দিকে যাত্রা শুরুর আট দিন পর সাবমেরিনটি যখন প্রায় দুইশো ফুট গভীরে তখন প্রকৃতির ডাকে সাড়া দিতে ক্যাপ্টেন স্লিতত নতুন প্রযুক্তির টয়লেট ব্যবহার শেষে সামান্য ভুল করে ফেলেন এই সামান্য ভুলে শিকারী পরিণত হন শিকারে এবং সাবমেরিনটির ভাগ্যে নেমে এলো অন্তিম পরিণতি টয়লেটের পয় নিষ্কাশন করতে গিয়ে ভুলের কারণে ইতিহাসের একমাত্র সাবমেরিন ডুবির ঘটনা এটি প্রথম ব্রিটিশ ও আমেরিকান সাবমেরিনগুলো তাদের টয়লেটের বর্জ্যের জন্য ব্যবহার করত সেফটি ট্যাঙ্ক সেগুলো পাইপের মাধ্যমে যুক্ত ছিল সাবমেরিনের ওজন ও অত্যন্ত মূল্যবান জায়গা বাঁচানোর লক্ষ্যে জার্মান সাবমেরিনে কোনো সেফটি ট্যাঙ্ক ছিল না টয়লেটের সকল মানব বর্জ্য তারা সরাসরি সমুদ্রে ছেড়ে দিত সরাসরি বর্জ্য নিষ্কাশনের জন্য অবশ্যই সাবমেরিনটিকে অগভীর সমুদ্রে বা উপরে অবস্থান করতে হতো যেখানে পানির চাপ কম গভীর পানিতে থাকাকালীন সময়ে নাবিকরা টয়লেট ব্যবহার করতে পারত না জরুরি প্রয়োজনে তারা টিনের কৌটো বালতি কিংবা হাতের কাছে চাপ পেত তাই দিয়েই কাজ চালাতো খুব সাবধানে সেগুলো রাখতে হতো যেন আবার সাবমেরিনের ভেতরের পরিবেশ দূষিত না হয় এরপর যখন তারা সাবমেরিন নিয়ে উপরে বা অগভীর পানিতে উঠে আসতো তখন সেগুলোর একটি ব্যবস্থা করতো অন্যদিকে সময়ের সাথে মিত্রপক্ষ সাবমেরিনের অবস্থান নির্ণয় ও ধ্বংসের প্রযুক্তিতে উন্নতি সাধন করেছিল বজ্র ফেলতে উপরে উঠে আসলে একদিকে শত্রুপক্ষের চোখে ধরা পড়ার সম্ভাবনা অন্যদিকে বজ্র নিষ্কাশনের জন্য একটি নির্দিষ্ট সময় পর অগভীর সমুদ্রে জার্মানদের না এসে উপায় নেই পুরো ব্যাপারটি চলমান যুদ্ধে জার্মান সাবমেরিনের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এই সমস্যা দূরীকরণে উনিশশো সালের দিকে জার্মান ইঞ্জিনিয়াররা নিরলস চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত গভীর সমুদ্রে উচ্চচাপ পয় নিষ্কাশনের উন্নত প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হন জার্মান ইঞ্জিনিয়ারদের নতুন উদ্ভাবনটিকে গভীর পানিতে উচ্চচাপীয় টয়লেট বলা যায় যা গভীর সমুদ্রে উচ্চচাপেও ব্যবহারযোগ্য উন্নত প্রযুক্তির হলেও নতুন টয়লেটের ব্যবহারের প্রক্রিয়া ছিল খুবই জটিল এর জন্য সাবমেরিনটিতে একজন করে প্রশিক্ষিত বিশেষজ্ঞ ছিল যাদের কাজই ছিল নির্ভুলভাবে নাবিকরা যাতে টয়লেট ব্যবহার করতে পারে সেদিকে লক্ষ্য রাখা নতুন প্রযুক্তিতে টয়লেট থেকে বজ্র প্রথমে গিয়ে জমা হয় নির্দিষ্ট চাপে থাকা একটি অস্থায়ী চেম্বারে বজ্রসহ চেম্বারটি অত্যাধিক বায়ুচাপের মাধ্যমে সমুদ্রে ছেড়ে দেওয়া হয় পুরো কাজটি করতে হয় একটি নির্দিষ্ট নিয়মে ও ক্রমে সামান্য ভুলের অবকাশ এই প্রযুক্তিতে ছিল না তখন কিউ টুয়েলভ হান্ড্রেড সিক্স সাবমেরিনটিতে উচ্চ প্রযুক্তির টয়লেট থাকায় গভীর সমুদ্র থাকাকালীন সময়ে টয়লেট ব্যবহার করতে দ্বিধা করেননি সাবমেরিনের কমান্ডার সিলিতত নতুন টয়লেট ব্যবহারে খুব একটা দক্ষ ছিলেন না ক্যাপ্টেন সিলিতত পয় নিষ্কাশন প্রক্রিয়ায় তার টয়লেট বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার কথা থাকলেও তিনি তা করেননি জটিল কাজটি করতে গিয়ে কিছু একটা গোলমাল করে ফেলেন তিনি সমস্যা সমাধানের জন্য শেষ পর্যন্ত সাবমেরিনে থাকা বিশেষজ্ঞকে ডেকে পাঠানো হলো সমাধান করতে গিয়ে সমস্যাটিকে চূড়ান্ত ভয়ানক রূপ দিয়ে ফেললেন বিশেষজ্ঞ ভদ্রলোকটিও সাবমেরিনের ভেতরের বাল্বটি খোলা রেখেই ভুলক্রমে বাইরের বাল্বটি খুলে ফেলেন তিনি বাইরের বাল্ব দিয়ে সরাসরি সমুদ্রের পানি প্রবেশ করে একই সাথে ভেতরের বাল্বটিও খোলা থাকায় প্রচণ্ড চাপে সমুদ্রের পানি প্রবল বেগে ঢুকে পড়ে সাবমেরিনের টয়লেটের ভেতর আপনার কি মনে হয় এই পানির প্রবাহই কি সাবমেরিন ডোবার আসল কারণ ছিল না এই পানির প্রবাহ সাবমেরিনটিকে ডুবিয়ে দেয়নি প্রাথমিক এই ধাক্কা সামলে উঠলেও শুরু হয় নতুন সমস্যা যা ডেকে আনে জার্মান বাহিনীর জন্য সাক্ষাৎ জম পানির গভীরে সাবমেরিনটি শক্তির উৎস ছিল বিশাল এক উচ্চ ব্যাটারি চালিত ইলেকট্রিক মোটর বিশাল আকৃতির ব্যাটারিগুলো যে কক্ষে ছিল সেই কক্ষটি আক্রান্ত টয়লেটের ঠিক নিচেই সমুদ্রের পানির প্রবাহ ততক্ষণে টয়লেট হয়ে চলে গেছে ব্যাটারি কক্ষে ব্যাটারির অ্যাসিডের সাথে সামুদ্রিক পানির বিক্রিয়ায় উৎপন্ন হয় ক্লোরিন গ্যাসের ক্লোরিন গ্যাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরুক সাবমেরিনে সম্পূর্ণ পরিস্থিতি সম্পর্কে শ্লিতত বললেন মারাত্মকভাবে প্লাবিত হওয়া সত্ত্বেও নিয়ন্ত্রণ কক্ষের ইঞ্জিনিয়ার সাবমেরিনটিকে চালু রাখতে ও উপরে তুলে আনতে সক্ষম হন এর মধ্যেই ব্যাটারিগুলো সমুদ্রের পানিতে ডুবে গেছে ও ক্লোরিন গ্যাস ছেয়ে গেছে বিষাক্ত ক্লোরিন গ্যাসের আক্রমণে দিশেহারা হয়ে ক্যাপ্টেন কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত সাবমেরিনটিকে পানির উপরে নিয়ে আসতে বাধ্য হন সমুদ্রের উপরিভাগের বিশুদ্ধ বাতাস দিয়ে ক্লোরিন গ্যাস দূর করে সাবমেরিন নিয়ে আবারও পানির তলায় ডুব দেওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি সাবমেরিনটি যখন উপরে উঠে আসে তখন তা ছিল স্কটিশ উপকূল থেকে মাত্র আট মাইল দূরে ব্রিটিশ বিমান বাহিনী শত্রুপক্ষের সাবমেরিনটি চিহ্নিত করতে বেশি সময় নেয়নি বিমান বাহিনীর আক্রমণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সাবমেরিনটি ডেকের উপরে থাকা একজন মারা যায় এবং সমুদ্রে হারিয়ে যায় আরও তিনজন যাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি ক্ষতিগ্রস্ত সাবমেরিনটি নিয়ে পানির তলায় ডুব দেওয়ার মতো আর কোনো অবস্থা না থাকায় ক্যাপ্টেন সিলিতত তার নাবিকদের জীবন বাঁচাতে সাবমেরিন ত্যাগ করতে বললেন এরপর নিজেই সাবমেরিনটি ডুবিয়ে দেন যেন তা মিত্রবাহিনী কিছুতেই হস্তক্ষেপ করতে না পারে নৌকায় করে ছত্রিশ জন ও বাকি দশজন সাঁতরে উপকূলে পৌঁছাতে সক্ষম হয় পঞ্চাশ জন নাবিকদের মধ্যে চারজন মারা গেলেও সাবমেরিনটির কমান্ডার ক্যাপ্টেন সিলিতস সহ বাকিরা ব্রিটিশ বাহিনীর হাতে বন্দী হন অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেড়ে নিতে পারেনি সিলিততের জীবন দু সালে মারা যান তিনি